হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি খুবই ভালো আছেন আমরাও ভালো আছি আপনাদের দোয়ায় আজকে আমি চলে আসছি নতুন আরও একটি ভিডিও শেয়ার করতে আপনাদের সাথে আমি এই ভিডিওটাতে আপনাদের দেখাতে চাই আমরা বাসায় কিভাবে করলা ভাজি করি আর করলা ভাজি করতে আমার কি কি উপাদান লাগবে চলুন তাহলে দেখে নিই করলা ভাজি করতে আমি প্রথমেই কলাগুলো ভালোভাবে কেটে লবণ দিয়ে মাখিয়ে ধুয়ে নিয়েছি তাহলে তিতাটা একটু কম লাগবে সেজন্য আর এখানে আমি নিয়েছি বেশি করে রসুন কচি পেঁয়াজ কচি কাঁচামরিচ কচি আর লাগবে লবণ হলুদের গুঁড়া মরিচ গুঁড়া এই কয়েকটা উপাদান দিয়েই আমরা খুব সহজেই করলা ভাজিটা করে ফেলতে পারি চলুন তাহলে দেখি আমরা করলা ভাজিটা কীভাবে করার জন্য প্রথমে আমি চুলাটা জ্বালিয়ে নিচ্ছি চুলাটা জ্বালিয়ে নিয়ে করলাটা প্রথমে আমি সিদ্ধ করে নিব অল্প আছে সিদ্ধ করে নিব সিদ্ধ করার মধ্যে আমি অল্প পরিমাণ লবণ দিয়ে দিব কারণ এটা যেহেতু লবণ দিয়ে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি মেখে রেখে লবণ দিয়ে তাই অল্প পরিমাণ দিব তারপর আবার দিব টেস্ট করে করলাটা আমি ভালোভাবে সিদ্ধ করে একটু নেড়ে চেড়ে শুকিয়ে নিচ্ছি তাহলে করলা বাজিটা মোচমোচা হবে করলাটা আমার সিদ্ধ করা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি এখন করলাটা বাগার দেওয়ার জন্য আমি পরিমাণ মতো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি একটু মচমচা করার জন্য তেল একটু বেশি পরিমাণেই দিতে হবে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা রসুন কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আমার পেঁয়াজ কাঁচামরিচ রসুন কচিগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে আগে থেকে সিদ্ধ করা করলাগুলো আমি ছেড়ে দিচ্ছি এখন আমি এর মধ্যে অল্প পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিব খুবই সামান্য পরিমাণ করলাটা আমার একটু সবুজ সবুজ রাখতেই ভালো লাগে তাই আমি খুবই অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ ধনের গুঁড়া এটা দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে আমি ভাজতে থাকবো তিন থেকে চার মিনিটের মতো করলাটা আমার ভাজি হয়ে গেছে প্রায় আর এক এক থেকে দুই মিনিট এটা ভালোভাবে নেড়ে ছেড়ে আমি নামিয়ে নেব বাজিটা আমার হয়ে আসছে এখন আমি এটা নামিয়ে নিব বন্ধুরা তোমাদের যদি আমাদের আমাদের এই ধরনের ভিডিওগুলো ভালো লাগে তাহলে প্লিজ একটু আমাকে তোমরা সাপোর্ট করো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক কমেন্টস এবং শেয়ার করো বেশি বেশি করে প্লিজ বন্ধুরা